তুমি ভেঙে চুরে চুরমার <laughs> করে দিলে তিলে তিলে নিঃস্ব করেছ জীবন ভালোবেসে প্রতিদান দিয়েছ জ্বালা এ কেমন তোমার প্রেমের খেলা আছে না ভাইয়া হাসি মুখে চলনার ফাঁদ পেতেছ ব্যথার অগ্নি তুমি বুকে জ্বেলেছ প্রতারক তুমি প্রতারণা করে করে বেঁধে দিয়েছ আমায় কষ্টের কারাগারে প্রতারক তুমি প্রতারণা করে করে ডেকে দিয়েছ আমায়